আসসালামু আলাইকুম welcome to my class I am Tanzila Tasnim assistant teacher APBN public school and college Bogura আজ আমি তোমাদের মডেল কোশ্চেন সেভেনের আইটেম নাম্বার নাইন থেকে থার্টিন পর্যন্ত পড়াবো এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো সেই বিষয়গুলো আগে আমরা একটু জেনে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লার্নিং আউটকামসগুলো এক নম্বরে আছে দেখো নো অ্যাবাউট ডব্লিউস কোশ্চেন্স এরপরে আছে make instructions make schedule rearrange words to make sentence fill up form তো এখান থেকে আমরা জানতে পারলাম যে আসলে কি করে ডবলস কোশ্চেন তৈরি করতে হয় এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো এখানে ইনস্ট্রাকশন কি করে তৈরি করতে হয় সেগুলো তোমরা আসলে তৈরি করতে সক্ষম হবে এখানে শিডিউল তৈরি করতে সক্ষম হবে কিছু ওয়ার্ডকে কিভাবে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হয় সেই বিষয়ে তোমরা এখানে আসলে জানতে পারবে এবং ফর্ম পূরণ করতে তোমরা সক্ষম হবে তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই এখানে আমরা আমাদের যে নয় নম্বর আইটেম আছে সেটা দেখতে পাচ্ছি আমরা জানি যে আমাদের নয় নম্বর আইটেমে ডব্লিউএস কোশ্চেন থাকে তো আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে ডব্লিউএস কোশ্চেনের যে বেসিক রুলসগুলো আছে সেটা আমরা অলরেডি জেনে ফেলেছি যার ফলে আজকে আমাদের তেমন একটা খুব একটা কষ্ট হবে না আসলে অ্যান্সারগুলো করতে আশা করি তো দেখো এখানে এ নাম্বারে লেখা আছে Heba has his breakfast at 6 o'clock. তো এই লাইনটার যদি আমরা আগে বাংলা করি তো এটা অর্থ হবে হেবা সকাল ছয়টায় তার নাস্তা খায় তো এইটাকে প্রশ্ন করতে হলে আমাকে এমনভাবে প্রশ্ন করতে হবে যাতে করে হিজ ব্রেকফাস্ট এই উত্তরটি বের হয়ে আসে তাহলে আমি যদি এভাবে প্রশ্ন করি যে হেবা সকাল ছয়টায় কি খায় তাহলেই কিন্তু আমরা বলবো যে হেবা সকাল ছয়টায় তার সকালে নাস্তা খায় তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম তাহলে আমাকে প্রশ্ন করতে হচ্ছে কি দ্বারা তো আমরা জানি যখন কি দ্বারা প্রশ্ন করতে হয় তখন আমরা ডব্লিউএস ওয়ার্ড হোয়াট নিয়ে আসব এরপরে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে আমরা বাক্যে দেখব কোনো অক্সিলারি ভার্ব আছে কি না যদি থাকে তাহলে আমরা সেই অক্সিলারি ভার্বটা বসিয়ে দেব যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই সেহেতু আমাদের এখানে একটু দেখতে হবে বিষয়টা যে এখানে আসলে প্রিন্সিপাল ভার্ব কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ হ্যাজটা এখানে প্রিন্সিপাল ভার্ব আমরা জানি কারণ এরপরে আর কোনো ভার্ব নেই সো এখানে হ্যাজটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করেছে তো যখন প্রিন্সিপাল ভার্ব থাকবে আমরা তার পরিবর্তে ডু ডাজ ডিট এগুলো ব্যবহার করব এখানে যেহেতু হেবা থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আমাকে অবশ্যই ডাস ব্যবহার করতে হবে তো আমরা হটের পর ডাসটা বসিয়ে দিব হট ডাস এরপরে সাবজেক্ট হেবা আছে সেটা নিয়ে আসব হট ডাস হেবা এরপর একটা বিষয় তোমাদের লক্ষ্য করতে হবে যখন আমরা এরকম প্রিন্সিপাল ভার্বের পরিবর্তে ডু ডাস ডিড ব্যবহার করব তখন আমাদের যে প্রিন্সিপাল ভার্বটা আছে সেটাকে আমরা একদম বেস ফর্মে নিয়ে আসতে হবে আমরা যখন প্রশ্ন তৈরি করব। তাহলে আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার বেস ফর্ম হচ্ছে হ্যাভ সো আমরা যখন লিখবো হট ডাস হেবা এরপরে অবশ্যই আমাদেরকে হ্যাজের পরিবর্তে হ্যাভ ব্যবহার করতে হবে বেস ফর্ম হিসেবে তো হট ডাস হেবা have at six o'clock মানে বাকি অংশটা বসিয়ে দিয়ে শেষে যদি আমরা প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দিই তাহলে আমরা আমাদের অ্যাকুরেট যে প্রশ্নটা সেটা পেয়ে যাব তাহলে তোমাদের সুবিধার্থে আমি আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি কি হবে সেটা হচ্ছে what does Heba happen at six o'clock এরপরে আমরা বি নাম্বারে চলে যাই বি নাম্বারে আছে শিহাব ক্লোজেস দ্য উইন্ডো যার বাংলা হচ্ছে শিহাব জানালা বন্ধ করে তো এটাকে প্রশ্ন যদি আমি করি এভাবে যে কে জানালা বন্ধ করে তাহলে কিন্তু আমরা আমাদের উত্তর পেয়ে যাব শিহাব জানালা বন্ধ করে সো আমরা কে দ্বারা প্রশ্ন করব যেহেতু সেহেতু আমরা অবশ্যই হু নিয়ে আসবো তো হু নিয়ে আসলাম এরপরে আমাদের খেয়াল করতে হবে এখানে অক্সিলারি ভার্ব আছে না প্রিন্সিপাল ভার্ব আছে যেহেতু এখানে ক্লোজেস লেখা আছে আমরা জানি যে এটা প্রিন্সিপাল ভার্ব তো এই প্রিন্সিপাল ভার্বের পরিবর্তে আমরা জানি যে ডু ডাস ডিড আনতে হয় কিন্তু এটা একটু ব্যতিক্রম যখন আমরা দেখব ডবলস কোশ্চেনের শুরুতেই কোনো সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে সেই ক্ষেত্রে আমাদেরকে ডু ডাস ডিড আনতে হবে না শুধুমাত্র আমরা সেই সাবজেক্টের পরিবর্তে হু বসিয়ে দিয়ে বাকি যে অংশটুকু আছে সেটা বসিয়ে দিব তাহলে আমরা আমাদের প্রশ্নটা পেয়ে যাব তাহলে আমরা শিহাবের পরিবর্তে যেহেতু শিহাব ব্যক্তিবাচক তাহলে অবশ্যই আমাকে হু আনতে হবে হু নিয়ে আসলাম এরপরে বাকি যতটুকু আছে ক্লোজেস দ্য উইন্ডো ততটুকু বসিয়ে দিব এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিব তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব তাহলে কি হলো প্রশ্নটা হু ক্লোজেস দ্য উইন্ডো তাহলে তার অ্যান্সার হচ্ছে শিহাব ক্লোজেস দ্য উইন্ডো আশা করি তোমরা বি নাম্বারটা ক্লিয়ার এটা একটু ব্যতিক্রম নিয়ম আমি আবারও বললাম তোমরা এটা একটু ভালো করে বাসায় পড়ে নেবে এরপরে সি নাম্বারটা দেখো এখানে লেখা আছে হার নেম ইজ মিনা তার নাম মিনা তো এইখানে আমি যদি প্রশ্নটা এভাবে করি তার নাম কি তাহলে তো আমরা বলবো যে তার নাম মিনা সো আমাকে প্রশ্ন করতে হচ্ছে কি দ্বারা তো কী দ্বারা প্রশ্ন হওয়ার কারণে আমাকে এখানে হট ব্যবহার করতে হচ্ছে তো আমরা হট নিয়ে আসলাম এরপরে আমরা বাক্যের দিকে খেয়াল করছি যে এখানে আসলে ইজ একটা ভার্ব আছে তো এই ইজটা আসলে এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তো লিঙ্কিং হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে আমাদেরকে অন্য কোনো কিছু আনতে হবে না অ্যাম ইজ আর অস ওয়ার এগুলো যখন লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে বাক্যে তখন আমরা জাস্ট সেগুলোই ব্যবহার করব। সেগুলো ব্যবহার করে ডব্লিউএস কোশ্চেন তৈরি করব আমাদের আদারওয়াইজ অন্য কোনো চিন্তা করতে হবে না তাহলে আমরা হটের পরে ইজ নিয়ে আসবো what is her name what is her name এবং শেষে কি করব প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো তাহলে আমাদের উত্তরটা হবে হার নেম ইজ মিনা তার নাম মিনা আশা করি তোমরা এটাও ক্লিয়ার এরপরে আসো ডি নাম্বারে আমরা যাই my teacher is Miss Akter আমার শিক্ষিকা হলেন মিস আক্তার তো আমাকে মিস আক্তার অবশ্যই একজন ব্যক্তিবাচক আমরা মানে ব্যক্তি আমরা জানি সো আমাদেরকে অবশ্যই কে দ্বারা প্রশ্ন করতে হবে যে কে আমার শিক্ষক মানে এইভাবে প্রশ্ন করতে হবে কে তোমার শিক্ষক কে তোমার শিক্ষক তাহলে কিন্তু আমরা উত্তরটা পাবো যে মিস আক্তার আমার শিক্ষক তাহলে কে দ্বারা প্রশ্ন করার কারণে এখানে আমাকে হু ব্যবহার করতে হচ্ছে তো আমরা হু নিয়ে আসলাম এরপর আমাদের যে ইজ ভার্বটা আছে সেটা নিয়ে আসবো হু ইজ এখানে মায় যেটা আছে সেই মায়ের পরিবর্তে আমাদেরকে ইওর ব্যবহার করতে হবে কারণ আমি যখন বলবো যে আমার শিক্ষিকা হলেন মিস আক্তার প্রশ্ন করার সময় অবশ্যই আমাকে এভাবেই প্রশ্ন করতে হবে যে তোমার শিক্ষকের নাম কি তাহলেই কিন্তু আমরা উত্তর দিব যে আমার শিক্ষকের নাম মিস আক্তার সো আমাকে এ মায়ের পরিবর্তে ইওর অ্যান্সারটা ব্যবহার করতে হবে তাহলে আমাদের প্রশ্নটা কিভাবে করতে হবে what is your sorry who is your teacher who is your teacher আশা করি তোমরা ক্লিয়ার এরপরে এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে cultivation is a hard work কৃষিকাজ একটি কঠিন কাজ তো এখানে আমাদের প্রশ্ন করতে হচ্ছে এভাবে কৃষিকাজ কেমন কাজ কৃষিকাজ আসলে কেমন কাজ তো কেমন দ্বারা যখন আমরা প্রশ্ন করব তখন অবশ্যই আমরা হাও ব্যবহার করব হাও অবশ্যই ব্যবহার করার পর আমাদের খেয়াল রাখতে হবে এখানে কী ভার্ব আছে তো এখানে ইজ যে ভার্বটা সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আমি আগেই বলেছি যখন লিঙ্কিং ভার্ব থাকবে তখন আমাদের কোনো চিন্তা করতে হবে না জাস্ট লিঙ্কিং ভার্বটা বসিয়ে দিব তাহলে হয়ে যাবে তাহলে হাওয়ের পরিবর্তে আমরা এখানে ইজ ব্যবহার করব হাউ ইজ এরপরে যে সাবজেক্টটা আছে কাল্টিভেশন সেটা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তাহলে আমাদের প্রশ্নটা কি হচ্ছে হাউ ইজ কাল্টিভেশন তাহলে আমরা নিশ্চয়ই বলবো cultivation is a hard work আশা করি তোমরা তোমাদের যে নয় নাম্বার আইটেম আছে এ সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছ এখন আমরা আমাদের যে দশ নম্বর আইটেম সেটাতে চলে যাব এখানে দেখো দশ নম্বরে আমরা জানি যে তোমাদের ইনস্ট্রাকশনস থাকে এখানে আগে আমরা একটু হেডিংটা একটু করে নিই read the instructions about making oral saline then answer the following questions মুখে খাওয়ার স্যালাইন তৈরি সম্পর্কে এখানে কিছু নির্দেশনাবলী আছে আমরা সেগুলো আগে পড়ব তারপরে নিচের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলো আগে আমরা আমাদের যে নির্দেশনাগুলো আছে কিভাবে স্যালাইন তৈরি করতে হয় সেটা একটু আমরা দেখে নিই এখানে এক নম্বরে দেখো আছে take half litre of safe cold water in a glass আর মগ তো যা এটার অর্থ হচ্ছে একটি গ্লাসে বা মগে আমরা আধা লিটার নিরাপদ ঠান্ডা পানি নাও যেটার অর্থ এখানে এরপরে দুই নাম্বার আমরা একটু পড়ে নিই দেখো দুইয়ে লেখা আছে take a handful of molasses or sugar and a pinch of three fingers of salt প্রথম আমরা যে কাজটা করলাম যে নিরাপদ ঠান্ডা আধা লিটার পানি নিলাম এখন দেখো দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এক মুষ্টি গুড় বা চিনি এবং তিন আঙ্গুলের এক চিমটি লবণ নাও এটা আমাদের দ্বিতীয় কাজ নিতে হবে এরপরে তৃতীয় যেটা আছে দেখো mix those items in the cold water ওই জিনিসগুলো আমরা ঠান্ডা পানিতে মিশাবো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কাজ চার নম্বরে দেখো লেখা আছে stir them with a teaspoon till soluble fully এটার অর্থ হচ্ছে সম্পূর্ণ দ্রবীভূত হওয়া পর্যন্ত একটি চামচ দিয়ে ওইগুলো উপাদান আমরা কি করব নাড়ব এটা হচ্ছে আমাদের চার নাম্বার কাজ এরপরে পাঁচ নম্বরে দেখো লেখা আছে drink this saline within six hours এর অর্থ হচ্ছে যে স্যালাইনটা আমরা তৈরি করলাম সেটা আমরা ছয় ঘন্টার মধ্যে সেটা আমরা পান করব এটা আমাদের পাঁচ নাম্বার যে নির্দেশনা বলে সেটা দেওয়া আছে তো আমি তোমাদের সুবিধার্থে আর একবার একটু বলে দিই প্রথম যে আমাদের কাজটা সেটা হচ্ছে আমরা হাফ লিটার নিরাপদ পানি নিব এরপরে দুই নম্বর যে কাজ সেটা হচ্ছে এক মুষ্টি বা মুঠো বলতে পারো এক মুষ্টি আমরা কী নেব গুড় অথবা চিনি এবং তিন আঙ্গুলের এক চিমটি লবণ আমাদেরকে নিতে হবে তিন নম্বরে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে সকল আইটেমগুলোকে আমাদেরকে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না সকল উপাদান দ্রবীভূত হয়ে যায় এটা আমাদের তিন এবং চারের অর্থ আর পাঁচে যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে ছয় ঘন্টার মধ্যে স্যালাইনটা শেষ করতে হবে তো আমি আশা করি তোমরা তোমাদের বাসায় এখন নিজেরাই স্যালাইন তৈরি করতে পারবে তো চলো এরপরে যে তিনটা প্রশ্ন আছে আমরা সেই তিনটা প্রশ্ন এক নজরে দেখে নিই এক নম্বর প্রশ্ন যেটা আছে দেখো what do you do at first to make oral saline মুখে খাওয়ার স্যালাইন তৈরি করতে তুমি প্রথমে কি করবে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে মুখে খাওয়ার স্যালাইন তৈরি করতে তুমি কি করবে তো আমরা অ্যান্সারটা এভাবে করব first I take half litre of safe cold water in a glass or mug মানে প্রথমে আমাকে অবশ্যই একটা গ্লাস বা মগ নিতে হবে যেখানে আমি কি করব আধা লিটার নিরাপদ ঠান্ডা পানি নেবো এটা আমার প্রথম কাজ ছিল নির্দেশনাবলিতে এটা লেখাই ছিল সো তোমাদের যে এক নম্বর পয়েন্টটা আছে সেখান থেকেই তোমরা উত্তরটা লিখতে পারবে এক নম্বর পয়েন্ট দেখো পুরোপুরি হুবহুব তোমরা ওভাবে দেখে লিখবে জাস্ট তার আগে একটা আই বসিয়ে দেবে তাহলে তোমাদের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে এরপরে বি নাম্বার যেটা আছে বি নাম্বারে যে প্রশ্ন সেটা আমরা একটু পড়ে নিই why should you take safe water কেন আমরা নিরাপদ পানি নেওয়া উচিত এটা প্রশ্ন করা হয়েছে আমরা জানি যে নিরাপদ পানি এই কারণে নিব কারণ সেখানে কোনো জার্মস বা কোনো প্রকার জার্মস আসলে থাকে না এটাই হচ্ছে মূল কথা তো এভাবে তোমরা অ্যান্সারটা লিখবে I take safe water because it's free from germs and dirts বলতে পারো এরপরে সি নাম্বার যেটা আছে দেখো how do you start the things জিনিসগুলো তুমি কিভাবে নাড়বে সে বিষয়ে তোমাকে এখানে আসলে প্রশ্ন করা হয়েছে তো আমরা জানি যে জিনিসগুলো নাড়তে হলে অবশ্যই একটা চামচ লাগবে এটাই হচ্ছে আসলে মূল কথা তো আমরা এভাবে অ্যান্সার করব তোমাদের চার নম্বরে যে মানে চার নম্বর যে নির্দেশনাবলী ছিল সেখান থেকে তোমরা উত্তরটা লিখতে পারবে I stir them with a teaspoon till soluble fully এর অর্থই হচ্ছে আমি একটা চা চামচ দিয়ে যে মানে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো সম্পূর্ণ দ্রবীভূত হওয়া পর্যন্ত আমরা কি করব চামচ দিয়ে আসলে নাড়ব এটাই হচ্ছে আমাদের সি নাম্বারের প্রশ্ন উত্তর তো এটা তোমরা চার নাম্বার যে নির্দেশনাগুলি আছে সেখান থেকে তোমরা লিখতে পারবে এরপরে আমরা আমাদের এগারো নাম্বার যে আইটেমটা আছে শিডিউল সেখানে আমরা চলে যাই এগারো নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্নের পাঁচটা উত্তর দিতে হবে তোমাদের সামনে এখন তিনটা প্রশ্ন আছে পরের স্লাইডে তোমরা দুটা প্রশ্ন দেখতে পারবে ফার্স্টে দেখো লেখা আছে what time do you get up from bed তুমি সকালে কখন ঘুম থেকে ওঠো তো এটা তেমন কোনো কঠিন কাজ না তোমরা প্রশ্ন থেকে অ্যান্সারটা লিখতে পারবে ইউর পরিবর্তে জাস্ট আই বসিয়ে দিবে তারপরে গেট আপ ফ্রম বেড এতটুকু লিখবে I get up from bed at তোমাদের ইচ্ছা মতো একটা সময় দেবে সেটা হচ্ছে পাঁচটা হোক চারটা হোক ছয়টা হোক তোমরা যখন ঘুম থেকে ওঠো সেই অ্যান্সারটা বসিয়ে দিবে তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তাহলে আমি ধরো লিখতে পারি I get up from bed at five o'clock তাহলে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাবো এরপর বি নাম্বারে দেখো লেখা আছে when do you say your prayer কখন তুমি তোমার নামাজ পড়ো এটা একটা প্রশ্ন করা হয়েছে তো আমরা তো আসলে নামাজ পাঁচ অক্ত পড়ি তো এখানে আসলে নির্দিষ্টভাবে বলা হয়নি মানে কোন নামাজের কথা বলা হয়েছে তো আমরা এভাবে বলতে পারি আই সে ফজর প্রেয়ার মানে আমি ফজরের নামাজের কথা বলতে পারি যে I say Fajr prayer at four thirty AM বলতে পারি বা ফাইভ এম ওকে এরপর আমরা সি নাম্বারে যাই how much time do you spend in your study in the morning মানে সকালে তুমি আসলে কয় ঘন্টা অধ্যয়ন করো এই বিষয়ে এখানে জিজ্ঞাসা করা হয়েছে তো আমি যদি দুই ঘন্টা পড়ে আমি সেভাবে অ্যান্সার দিব I study in the morning sorry I spend in my study for two hours অথবা থ্রি আওয়ার্স যেটাই হোক লিখে শেষে দিয়ে দেবো ইন দ্য মর্নিং তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব এটা বিভিন্নভাবে লেখা যায় কোনো সমস্যা নেই তোমরা তোমাদের মতো একটু সাজিয়ে নেবে এরপরে দেখো জি নাম্বার যে প্রশ্নটা আছে when do you check your breakfast মানে তুমি তোমার সকালের নাস্তাটা কয়টায় খাও এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে তো এটা দেখো আমি যদি বলি I check my breakfast at eight o'clock তাহলে হবে কেউ যদি বলে I check my breakfast at nine o'clock সেটাও হবে তোমরা যখন যে সকালের নাস্তাটা যখন খাও সেই টাইমটাই দিবা তাহলে হয়ে যাবে এরপর এই নাম্বারে দেখো when do you start for school তুমি স্কুলের জন্য কখন আসলে তোমার যাত্রাটা শুরু করো তোমার স্কুল যদি দশটা হয় তুমি মার বাসা হয়তো দূরে তুমি নয়টায় বের হয়ে গেলে সেভাবে লিখবা I start for school at nine AM আশা করি তোমরা ক্লিয়ার এরপরে আমরা বারো নম্বরে দেখতে পাচ্ছি রিয়ারেঞ্জ আছে তো রিয়ারেঞ্জের পাঁচটা আইটেম তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে দেখো লেখা আছে আড্র সার্কেল এটাকে আমরা সাজিয়ে লিখব ড্র আ সার্কেল বি নাম্বারে দেখো লেখা আছে স্নেক ইজ আ স্লিপিং তো এটা হবে হচ্ছে আ স্নেক ইজ স্লিপিং আসলে এখানে এর পরে একটা অবলিক হবে অবলিকটা এখানে আসলে ভুলে ওঠেনি এরপর একটা অবলিক আছে তো এটার অ্যান্সারটা আমি আরেকবার একটু তোমাদের সুবিধার্থে বলে দিই এটার অ্যান্সার হবে আ স্নেক ইজ স্লিপিং এরপরে সি নাম্বারে দেখো লেখা আছে টাকা দ্যাটস ওয়ান ফিফটি যেটার উত্তর হচ্ছে দ্যাটস ওয়ান ফিফটি টাকা এরপর ডি নাম্বারে দেখো লেখা আছে কস্ট টাকা ওয়ান হান্ড্রেড ইট তো এটার আনসার হবে ইট কস্ট ওয়ান হান্ড্রেড টাকা এরপরে ই নাম্বারে দেখো sharpener can I use to your তো এটার অ্যান্সার আমরা এভাবে লিখতে পারি can I use your sharpener to আমি আরেকবার বলি can I use use your sharpener to আশা করি তোমরা ক্লিয়ার পাঁচটা রিয়ারেঞ্জি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এখানে একটা ফর্ম পূরণ সম্পর্কে জানবো দেখো এখানে লেখা আছে suppose you want to get an identity card of your school now fill in the form with the information about your self আসলে তুমি তোমার বিদ্যালয় থেকে একটা আইডেন্টিটি কার্ড আসলে পরিচয়পত্র পেতে চাও তো এটা কিভাবে পাবে সেই সম্পর্কে তোমাকে আসলে এখানে একটা ফর্ম পূরণ করতে হবে আমরা জানি আমাদেরকে যখন কোনো কিছু স্কুল থেকে নিতে হয় তখন হয়তো বা সেটা আইডেন্টিটি কার্ড হোক বা অন্য কিছু হোক আইডেন্টিটি কার্ড যখন আমাদের নিতে হবে তখন আমাদের একটা ফর্ম পূরণ করতে হয় স্কুল থেকে একটা ফর্ম দেয় সেই ফর্মটা পূরণ করতে হয় তো এখানে তোমাদের একইভাবে একটা ফর্ম পূরণ করতে হবে তো ফর্মের ফার্স্টে যে আইটেমটা আছে দেখো এখানে নেম লেখা আছে নেম মানে এখানে তোমার নাম দিতে হচ্ছে এখানে বি নাম্বারে দেখো ফাদার্স নেম আছে ফাদার্স নেম মানে তোমার বাবার নাম সি নাম্বারে মাদার্স নেম মানে তোমার মার নাম দিবে ডেট অফ বার্থ মানে তোমার জন্ম তারিখ অ্যাড্রেস এরপরে অ্যাড্রেস মানে ঠিকানা তুমি যেখানে বসবাস করো সেই ঠিকানাটা দিয়ে দিবে এরপর নেম অফ স্কুল তোমার বিদ্যালয়ের নাম এরপরে হচ্ছে ক্লাস তুমি যেহেতু ফোরে পরে ফোর লিখে দিবে এরপরে রোল নাম্বার যে যার রোল নাম্বার দিবে এবং শেষে সিগনেচারটা দিয়ে দিবে যার যার নাম সেই অনুযায়ী সিগনেচার দিবে আর স্কুলের নাম তো অবশ্যই তোমরা এপিপিএনের পরও এপিপিএন দিবে আশা করি তোমরা ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই বাবারা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম